চৌধুরী বাড়িতে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক রয়েছে মতলব উত্তর উপজেলা নেতৃত্বে উপজেলা সাংস্কৃতিক প্রচুর পরিমাণ লোকজন যাতায়াত করছে আমরাও তার পাশাপাশি যাবো তো আজকে তাদের সাথে সাথে আমরাও যাচ্ছি মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমরা যাব সনাত মোহাম্মদ Hayat Bir diplom. Mutlu şahadet.